<laughs> আর যাবি হ্যাঁ এই বেটালো আব্দুল ওই যে কালো বেটালো হ্যাঁ? হাসা সত্যি আর কি করবি হ্যাঁ আর গিরবি আর আর বাইলে না নুডলস আর কি আর কি আর তো তুই সোয়ালে আস না এগের মাঝে সাথ হ্যাঁ আরে বে তার কলো একটা হইতো না বে তার কলো হ্যাঁ হাজি সত্যি হাসো তো হ্যাঁ মন থাকবো একটু কান হ্যাঁ? একটু কান দেবে হ্যাঁ। এটা কি হাসি দিল্লা কানলি হ্যাঁ এটা কি এলি তুই হাসছস না কানছ চয়ে তো পানি বেরোলো না এ বেদলো আর কান্দা চোখটা পানি কেমনে বাড়ি বেদলো আরেকটা লো হ্যাঁ? কারণ অফ করে দিছ আচ্ছা মন থাকবো আবি তো ঠিক মতো নেই হ্যাঁ কয় বেলা আবি ভালো আবি দুপুরে আবি বিকালে আবি চাইতে আবি সবসময় মাথায় সাথে থাকবি মন থাকবো আচ্ছা, আচ্ছা।